আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটি কীভাবে পরিবর্তন করবেন এবং আপনার জিমেল আইডিতে কীভাবে একটি ছবি আপলোড করবেন এ বিষয়ে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমে আপনাকে আপনার জিমেল অ্যাপসটিতে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন উপরের দিকে ডান দিকে কোনো এখানে একটি অপশন থাকবে তারপর এখানে গুগল অ্যাকাউন্ট লেখা আছে এখানে অন্য একটি লেখা থাকতে পারে যেমন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট তারপর এখানে ক্লিক করুন তারপর দেখতে পাচ্ছেন এখানে হোম পার্সোনাল ইনফো আপনাকে পার্সোনাল ইনফোতে আসতে হবে তারপর নিচের দিকে আসবে নিচের দিকে বেসিক ইনফো লেখা আছে দেখুন এদিকে এদিকে একটা ক্যামেরার চিহ্ন পাবেন এখানে ক্লিক করুন ক্লিক করার পর সেট প্রোফাইল ক্রিয়েট তারপর চুজ ফটো তারপর আপনার গ্যালারিতে প্রবেশ করুন এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি ছবি আপলোড করুন অ্যাকসেপ্টে ক্লিক করুন সেটিং প্রোফাইল ফটো অলরেডি আমার ফটো অ্যাড হয়ে গেছে তো এভাবে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল ছবি অ্যাড করবেন এতক্ষণ আমরা শিখলাম কিভাবে একটি জিমেল আইডিতে আপনার ছবি অ্যাড করবেন তো এখন আমরা শিখব কিভাবে আপনার জিমেল আইডি পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন এক্ষেত্রেও আপনাকে সে আগের মতোই অপশনটিতে ক্লিক করবেন তারপর গুগল অ্যাকাউন্ট এরপর দেখতে পাচ্ছেন এখানে home personal info data and privacy security অবশ্যই আপনাকে সিকিউরিটিতে আসতে হবে সিকিউরিটিতে আসার পর আপনাকে নিচের দিকে যেতে হবে সাইনিং ইনটু গুগল পাসওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করুন এরপর আপনার যে বর্তমান পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে প্রবেশ করান আপনার বর্তমান পাসওয়ার্ডটি এখানে প্রবেশ করানোর পরে নেক্সটে ক্লিক করুন দেখতে পাচ্ছেন আমি অলরেডি কাজ প্রায় শেষের দিকে এখন আপনাকে নিউ পাসওয়ার্ড অর্থাৎ আপনি যে পাসওয়ার্ড এখন আপনি তৈরি করতে চান আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড এখানে সেট করবেন তো পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং হতে হবে আর পাসওয়ার্ডটি ইউজ অ্যাটলিস্ট এইট ক্যারেক্টার অর্থাৎ মানে কমপক্ষে আটটি ক্যারেক্টার হতে হবে don't use a password from another site or something too obvious like your pet's name তো এখানে অবশ্যই আপনাকে আট ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিতে হবে তো সবগুলো ক্যারেক্টার একই রকম দিলে আবার হবে না ভিন্ন রকম দিতে হবে যেমন সংখ্যা তারপর লেটার বা কোনো সিম্বল এরকম দিতে হবে তো এখানে আমি আমার পছন্দ মতো পাসওয়ার্ড আমি দিচ্ছি আপনি আপনার আপনার পছন্দ মতো দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে দিকে আরেকটা আছে কনফার্ম নিউ পাসওয়ার্ড এখানে আবার সেই পাসওয়ার্ড যেটি আপনি উপরে দিয়েছেন একই পাসওয়ার্ড এখানে ক্লিক দেবেন তো দেওয়ার পর আপনাকে যা করতে হবে change password change plus change পাসওয়ার্ডে ক্লিক করুন দেখুন আমার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল সো এইভাবে আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন